আজি আমি করমা ওড়িশা পুলিশ কনস্টেবল গণিত করমা আমি তো প্রথম প্রশ্ন হচ্ছে find the LCM and ACM of two number one and two দুইটা সংখ্যা হচ্ছে ওয়ান আর দুই তো সেই দুইজনের আমি এলসিএম আর এসিএম কহমা তো এক আর দুইর পরে এলসিএম কানা এক আর দুইর এলসিএম কানা আছে দুই এসি তো দুই লেখম কানা সব তারপর এসিএফ কানা এসিএফ বলে এক আর দুই ভিতরে কানা কমন আছে এক এখানে দিবা তো দুই আর এক হবে অ্যান্সার দুই আর এক অ্যান্সার কেন আছে দেখো অপশন দুই আর এক তাহলে এলসিএম হলো দুই এসিএম হলো ওয়ান এটা হচ্ছে উত্তর ওকে প্রশ্ন হচ্ছে what is the square root of square root of sixteen তো ষোহলর রুট ওভর র রুট ওভর କାଣା ହେବ ବୋଲି କହିଛି ତ ଆମେ ଷୋହଳର ପହିଲା ପରେ ଆମ ବର୍ଗମୂଳ କେତେ ହେବା ଚାର ତାପରେ ଚାର ବର୍ଗମୂଳ କେତେ ହେବା ଦୁଇ ତ ଦୁଇ ହେଲା ଉତ୍ତର ବୁଝିପାରିଲ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ହଉଛେ a person cover a distance D in time T at a constant rate which of the following equation is correct for finding speed of the person ତାଙ୍କୁ ଗୋଟେ ଡିଷ୍ଟାନ୍ସ ଦେଇଛେ ଗୋଟେ ସମୟ ଦେଇଛେ ଟାଇମ୍ ଦେଇଛେ ତ ତାର ସେ ମଣିଷର ସ୍ପିଡ୍ କେତେ ଅଛି ତ ସ୍ପିଡ୍ର ଫର୍ମୁଲା ଜାଣିଛୁ distance by time distance by time କି distance by time equal to constant ଏଇଟା ହେଲା ଉତ୍ତର ବୁଝିପାରିଲ চার নম্বর প্রশ্ন হচ্ছে সিম্পলিসিটি করা বলছি সতেইশর ঘনমূল প্লস চার বর্গ প্লস এক কাণা ভাবুছি তো সতেইশর ঘনমূল আমার আছে ঘনমূল বহিলে পারমা কি নাই সতেইশর ঘনমূল কেতে হেসি তিনর বর্গ দেখো তিনর বর্গ ন এসে তারপরে ন কার তিন সংকলন করে তিনর কিউ সতেইশ এসে কি নেই তো সতেইশ এটা ঘনফল কি ঘনফল তারপরে এই তিন আর তিন কটি গেল তিন বচলা তা চার বর্গমূল কেতে বাহার দুই বাহার সে কি নেই দুই প্লস এক এক মিশাই দেওয়া তারপরে তিন দুই পাঁচ এক ছ তো ছ হেলা উত্তর অপশনরে কেন বি রে আছে অপশন ছ তো উত্তর হয়ে ছ বুঝিপারল পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে in a class there are thirties boys and 14 girls what is the ratio of boys and girl तो बॉय केतेटा আছে বলি কইছে বয় হেলা আমার 30 টা আছে গার্লস কেতেটা আছে বলছে গার্লস হেলা 14 টা আছে তো এই দুই জনের মধ্যে রেশিও কেতে হবা বলি কইছে তো কিছু না করমা 30 আর 14 মধ্যে কানা দেখো কেন কেন খানা রয়েছে দুই তি কটবা কি নে 15 দুনা 30 হবে এটা এরা 2 সতা 14 তো আমার आंसर হইবে 15 7 15 7 অপশন নম্বর বি হলো উত্তর বুঝি পারলা Third number question হচ্ছে a man buy a box for rs 400 and sell it for rs 444 find the profit তো প্রফিট ফর্মুলা আমি জানিছো প্রফিট ফর্মুলা কানা হেসি sp minus sp minus cp selling price selling price केते होचे 444 माइनस सीपी के सेलिंग प्राइस कॉस्ट प्राइस केते होचे 400 तो काटे देले केते हेबा 44 टका हेबा कि नहीं तो ऑप्शन नंबर सी 44 टका अछि बुझि पारलो প্রশ্ন নম্বর আট হচ্ছে P Q and S can finish a work in one two three and four days respectively তো কারণ হচ্ছে পি পি হলা এক এক দিনা পি কিউ আর এস দুই তিন চার তো পি এক দিন করুছে কিউ এক দুই দিন করে পারুছে আর তিন দিন করে পারুছে তারপরে এস চার দিন গোটে কামকে করে পারুছে তো if p and q start working together to finish the work in the shortest possible time যদি p আর q কে p আর q p আর q যদি একাঠে যদি কাম করবাটা স্টার্ট কলে ସେମାନେ ଗୋଟେ କାମ ପାଇଁ ଜଲ୍ଦି ସରାବା ଲାଗି ତ ସେମାନ୍କେ କେତେ ଟାଇମ୍ ଲାଗ୍ବା ବୋଲି କହୁଛି ତ କାଣା କର୍ବ ପହଲା ଏ ଦୁଇ ଜଣର କାଣା କର୍ବ ଏ ଦୁଇ ଜଣ ପହଲା ଲସାକୁ ନେଇଯିବ ଏକ ଆର୍ ଦୁଇର ଲସାକୁ କେତେ ସେ ଦୁଇ तो या इस टू रे भाग कर देवा रेशियो रे तो एक के केते समय गुणन करले दुई हवा दुई इरा रे दुई के केते समय गुणन करले एक हवा दुई हवा एक हवा एक समय गुणन करले তারপরে দুই জনকে আমরা কারণ একাঠি কাম করুছ তো এই দুইটাকে মিশাই দেবা দুই আর এক মিশাইলে কেতে আছে তিন তারপরে এই যে লসাগু বাহির থিবা সেটাকে কানা এই টোটাল যে মিশাই থিবা তার সঙ্গে হরণ করব তো এটা হয়ে যা দুই বা তিন দিন দুই বা তিন দিনে সে দুইজন মিশিকি ତାଙ୍କେ ସରେଇ ପାରିଲେ ତ ଅପସନ୍ ନମ୍ବର କେନ୍ଟା ଦୁଇ ବାଇ ତିନି ଅପସନ୍ ନମ୍ବର ଏ ହେଲା ତାର ଉତ୍ତର ବୁଝିପାରିଲ